এই যে সাড়ে সাতটায় উঠতে হবে সাড়ে সাতটায় অ্যালার্ম দেওয়া আটটার সময় যেতে হবে তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যখন বাজে অ্যালার্মটা এখন বাজলো আরো আধা ঘন্টা সময় আছে আটটায় বেরোতে হবে আধা ঘন্টা আগে অ্যালার্ম দিছিলাম মাথায় তো এটা আছে তার মানে তাহলে আর এই আধা ঘন্টা ছোট্ট করে একটু ঘুম দিই এই আধা ঘন্টার ঘুম যখন চোখটা বন্ধ হয় ঠিক দুই মিনিট পর চোখ খুলে দিয়ে তিন ঘন্টা হয়ে গেছে <laughs> আর যখন কোনো ক্লাসে থাকবা আর এরকম ঘুম ঘুম চোখ নিয়ে কোনো প্রোগ্রামে থাকবে মানে ঘুমাইতে পারবা না তুমি এখন তোমার যত ঘুমিয়ে আসো তুমি এখন ঘুমাইতে হ্যাঁ, পারবা না কারণ এখন আমার সচল তো আমি পারবো না হ্যাঁ। আমার মনে করো কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ক্লাস বা কোনো প্রেজেন্টেশন বা কোনো একটা সেমিনারে বসে আসো ঘুম আসতেছে ঘুমাইতে পারতেছো না তখন দেখবে তিন ঘন্টা ধরে টাকা হারিয়েছি মাত্র দশ মিনিট যায় বলো কি বাবা এতক্ষণ ধরে কথাবার্তা চলতেছে এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি কিন্তু মাত্র দশ মিনিট পার হইলো আর ঘুমাই গেলে দশ মিনিটে দশ ঘন্টা পার হয়ে যায় হ্যাঁ। অদ্ভুত এই ইকুয়েশন আমার মিলে না